Hello, Assalamu Alaikum everyone. This is me, Nirjan Akhtar Meme from Tessel Bangladesh. Back again with another video. আজকে আমরা খুব সুন্দর একটি ফ্রেজ নিয়ে কথা বলবো একটি সুন্দর ফ্রেজ শিখব ফিল লাইক আমরা অলরেডি পিছনে দেখতে পাচ্ছি ফিল লাইক আমরা কি জানি এই ফ্রেজটি আমরা কখন ইউজ করব ফিল লাইক ওয়েল আমাদের যখন কোনো কিছু করতে খুব ইচ্ছে হবে কোনো কিছু করার খুব ইচ্ছে হচ্ছে তখন কিন্তু আমরা এই ফ্রেজটি ইউজ করব। এই ফ্রেজটির স্ট্রাকচারটা দেখে নিই feel like plus verb plus I N G এই স্ট্রাকচারটা ফলো করে আমরা ইংলিশে সেন্টেন্স মেক করব। সো কিছু সেন্টেন্স দেখে নেই আমরা এখানে দেওয়া আছে I feel like reading a lot. I feel like reading a lot. আমার খুব পড়তে ইচ্ছে করছে আমরা এটাও বলতে পারি I feel like eating I feel like eating a pizza. আমার খুব পিৎজা খেতে ইচ্ছে করছে এখন আমি যদি আয়ের জায়গায় হি ইউজ করি তাহলে এখানে হবে তার খুব পিৎজা খেতে ইচ্ছে করছে কিন্তু এখানে একটি নোট সেটা হচ্ছে এখানে ফিলস হবে cause third person singular number যখন আমরা ইউজ করব তখন ভার্ভের সাথে অ্যাস বা ইয়েস যোগ করা হয় সেখানে হবে he feels like eating a pizza তার খুব পিৎজা খেতে ইচ্ছে করছে হি এর জায়গায় এখন আমরা বলতে পারি এখন আমি যদি দেই they they feel like They feel like playing they feel like playing games they feel like playing games তাদের খুব গেম খেলতে ইচ্ছে করছে ইভেন আমরা এটাও বলতে পারি we feel like playing games তার খুব তার খুব গেমস খেলতে ইচ্ছে করছে so I hope you understand what I am trying to say so feel like এই স্ট্রাকচারটা এই ফ্রেজটা ইউজ করে খুব সহজে ইংলিশ সেন্টেন্স মেক করে ফেলতে পারেন সো এখন থেকে আমাদের যখনই কোনো কিছু করতে ইচ্ছে হবে আমরা কিন্তু এই ফ্রেজটি ইউজ করব feel like so thank you so much for watching this video I hope আপনারা ভিডিওটা খুব এনজয় করেছেন এবং আমার লেসনটা ভালোভাবে বুঝতে পেরেছেন thank you so much again so দেখা হবে নেক্সট ভিডিওতে till then take care bye bye আসসালামু আলাইকুম